আসসালামু আলাইকুম viewers welcome back to my channel women's world আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছের ডিম রান্না করে দেখাবো আসুন শুরু করি যে পাত্রে আমি রান্না করব সেখানে আমি তিন টেবিল চামচের মতন সরিষা তেল দিয়ে দিচ্ছি এখানে আপনি সয়াবিন তেলও ইউজ করতে পারেন কিন্তু ইলিশ রান্নার ক্ষেত্রে সরিষা তেলটা ইউজ করলে টেস্টটা ভালো লাগে এখন আমি এখানে ফোড়নের জন্য সামান্য জিরা দিয়ে দিচ্ছি এখানে আমি কটা চামচের মতো জিরা নিয়েছি এখন আমি এখানে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন আমি এখানে মিডিয়াম সাইজের তিন চারটা পেঁয়াজকে কেটে নিয়েছিলাম এরপর পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নিব এখন আমি এখানে হাফ চামচ আদা পেস্ট আর হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে সামান্য পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব পানিটা দিলে মশলাটা কষানোর সময় মশলাটা পুড়ে যাবে না এখানে আমি হাফ চামচের কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি পরে চেক করে লাগলে দেওয়া যাবে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এই সময় হিটটাকে মিডিয়াম থেকে একটু কম রাখবেন মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছের ডিমগুলোকে দিয়ে দিব ডিমগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না ডিমগুলো ভেঙে যেতে পারে তো সেক্ষেত্রে আস্তে আস্তে নেড়ে দিতে হবে এখন আমি ডিমগুলোকে পাঁচ মিনিট ঢেকে রান্না করব পাঁচ মিনিট পরে আমি ডিমগুলোকে উল্টিয়ে দিব এরপর আরও পাঁচ মিনিট আমি রান্না করব এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ কাটা আলু দিয়ে দিচ্ছি কারণ আমার বাসায় আলুটা খুব পছন্দ করে আমি এখানে আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো দেওয়ার পর একটু নেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করব এই সময় হিটটা আমি লোতে রাখব 10 মিনিটে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে 10 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দিয়ে হাফ কাপ পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব ঝোলের পানি দেওয়ার পরে আমি হাই হিটে পাঁচ সাত মিনিটের মতো রান্না করব এরপর আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিব সব শেষে এক টুকরা লেবুর রস আমি এখানে দিয়ে দিব লেবুর রসটা দিয়ে দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যাবে তৈরি হয়ে গেল ইলিশ মাছের ডিম রান্না এটা গরম ভাতের সাথে সার্ভ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন thank you so much for watching আল্লাহ হাফেজ